হ্যালো ফ্রেন্ডস আপনারা জানেন বেশ কয়েকদিন থেকে সৌদি আরবের একটি নাইট ক্লাব উপস্থাপন উদ্বোধনের জন্য সেখানে রয়েছেন বাংলাদেশের বেশ কিছু নায়ক নায়িকা গায়ক গায়িকা এবং তারকারা তারা একটি পাঁচ তারকা হোটেলে কিন্তু অবস্থান করছেন তারা অবসর সময় সেখানে আড্ডা দিচ্ছেন শুটিং করছেন এবং নিজেদের পারফরমেন্সের মহরত করছেন এই মুহূর্তে শাকিব খান এবং বুবলি বাংলাদেশে রয়েছেন তাদের বনের মতো মানুষ পাইলাম না ছবির জন্য তাহলে তারাও কিন্তু আমন্ত্রিত ছিলেন তারা এখনো সেখানে পৌঁছাননি কিন্তু এই মুহূর্তে যারা সেখানে রয়েছেন সাবিলা নূর মৌসুমি কনা সালমা অপু বিশ্বাস বাপ্পি চৌধুরী এবং সাবিলা নূর হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি সাবিলা নূর এবং মৌসুমি বাপি এবং অপু বিশ্বাস অনেক কেনাকাটা করছেন ঘুরছেন এবং তারা কিন্তু নাচ করছেন তাদের নাচে প্রবাসী দর্শকরা অনেক বেশি প্রশংসা করছেন এবং মুগ্ধ হয়েছেন তারা কিন্তু সেখানে অটোগ্রাফ দিচ্ছেন এবং একজন আরেকজনের সঙ্গে গল্প করছেন সময় কাটাচ্ছেন কারণ নাইট ক্লাবটি আসলে এই মুহূর্তে একটি ঝামেলার মধ্যে রয়েছে সেটি কি নাইট ক্লাবটি বন্ধ হয়ে যাবে নাকি চলবে সেটা নিয়ে চলছে তাদের মধ্যে অনেক বেশি আলাপ আলোচনা কারণ এটা নিয়ে অনেক বেশি তোলপাক হয়ে গেছে সারা বিশ্বে সৌদি আরবকে আসলে নাইট ক্লাব জন্য ওভাবে আসলে স্বীকৃতি দিতে চাচ্ছেন না সারা বিশ্ব কারণ সবাই মনে করছেন সৌদি আরব একটা পবিত্র ভূমি সেখানে আসলে নাচ গান বা এই জাতীয় সব যুবক যুবতী নাচ গান একসঙ্গে করবেন এরকম ডান্স ফ্লোর থাকবে এই ধরনের হালাল নাইট ক্লাব তারা চাচ্ছেন না তারা ভাবছেন যে এটাতে সৌদি আরবের মতো জায়গা একটা অবক্ষয়ের সৃষ্টি হবে সত্যি সারা বিশ্ব যেখানে অনেক দূর এগিয়ে গিয়েছে সেখানে সৌদি আরব তাদের সঙ্গে তাল মিলিয়ে এই ভেবেছিলেন যে তারা একটি হালাল নাইট ক্লাব করবেন আসলে সেখানে মদের কোনো বেচা কেনা থাকবে না কারণ সৌদি আরবের মদ বেচা কেনা অবৈধ হারাম সে কারণে তারা কিন্তু এই সাবজেক্টটি বাদ রেখেছিলেন কিন্তু যেখানে নাচ হবে গান হবে একসঙ্গে যুবক যুবতীরা নাচবে এরকমটাও কিন্তু থ্রোথেরাপির মাটিতে এর আগে কল্পনা করা যায়নি যার ফলে তারা বিশ্বের মানুষের হয়তো বা এই ব্যাপারে সৌদি আরবকে আসলে সমর্থন দিচ্ছেন না মনে মনে যার কারণেই সৌদি বাদশাহ সালমান এখন এই মুহূর্তে ভাবছেন যে তিনি কি করবেন এটা নিয়ে আসলে একটা বড় বৈঠকের সম্ভাবনা রয়েছে তারা বৈঠকটি খুব শীঘ্রই করতে চাচ্ছেন এবং সেটা শেষ হলেই ঘোষণা দেবেন যে নাইট ক্লাবটি চালু ভালো হবে কি হবে না তার মহরত তারা করতে পারবে কি পারবে না কিন্তু তাই বলে তো তাদের আসলে যে আয়োজনটা রয়েছিল আয়োজনটা তারা এখনো বাতিল করেননি এবং এর জন্যই তারা এখনো ওখানে অবস্থান করতেন যদিও এখনো হালাল নাইট ক্লাবটা চালু কত তারিখে হবে সময়টা ঘোষণা করা হয়নি কিন্তু নাচ গান এবং দর্শকরা সেখানে আছেন তারা কিন্তু চাচ্ছেন যে একটা কিছু হোক তারা পারফরমেন্স দেখে সবাই খুব আনন্দ করছেন যদিও এটা ফাইনাল কোনো পারফরমেন্স না যেহেতু বাংলাদেশে তারা গিয়েছেন সেখানে এ কারণেই তারা হয়তো বা কিছুটা সময় সেখানে ব্যয় করছেন কারণ ইতিমধ্যে তারা তাদের অনেক টাকা পয়সাও নিয়ে নিয়েছেন সৌদি বাসার সালমানের কাছ থেকে দেখা যাক বন্ধুরা আসলে পরবর্তীতে কোথা জল কোথায় গিয়ে গড়ায় আমি আপনাদেরকে সর্বশেষ আপডেটটি অবশ্যই জানাবো আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব সাবস্ক্রাইব করুন ভালো থাকুন ভালো রাখুন সবাইকে ধন্যবাদ নাম আমার হিরো আলম জালিমদের লাগাই মলম মারব বগুড়ায় লাভ করবে সুপ্রিয় দর্শক অবশ্যই কিন্তু আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেশি বেশি লাইক দেবেন শেয়ার দেবেন এবং আমি হিরো আলম এই চ্যানেলের সঙ্গে আছি